anaya aire M I G ಕೆನ ಹುಟ್ಟಿಗೆ ಲಗಂಡೆ दारू डोंगरे उठी जा रही उसकी मोका छाड़ी देख रही દારૂ નો આનલે કેમ કરતે વે એ દારૂ નો આનલે કાઈ કરંદી કઈસો તમે અમકે કોઈલે તમે বুঝাস নাই মোর কথা জানি তোমার ঘরে তুই যা তুই যা তোমার তুই যা মুই গালি নি আমতি তোকে কায় লাগে তোকে তো গড় বল না তুই এনে খেনা আসি করে বসলো সেনে পয়লা যে তুই কাই গেনে তক পর ডোংরে যাই করে রইলুস তবে আমি ডোঙরে ন গেলে খাইডা সবরান্দি খাইবার ইস্তেবে সেটা নাই হ মাইজি তোকে কইলে তুই বুঝুস নাই খাই কিনে মুই এটি চটাই করি আছি তুই গুলাই ডঙ্গর নি দেখেন কেনটা তোকে কইলে তুই বুঝুস নাই মুই যদি মরি গেলি বলে তুই রাঁধি রাঁধি রাঁধি সুবাউরি আনি মই কইলে আছি কা দিশা রেখে আইলো তো গড়বল করে বেশি বে এ গাড়ি বলাইছি তবে তুই কইলা দিশারি আইছি কাই সরি বলা পর পারাইবি বলে করে কইলা আছি মকে দিশারি সে দিসারি কেড়ে বলাইছি বেলে বাউড়ি আনি মোর গড় বেশি দুকলানি তুই যা খাই যা দেখি আনছে দিসারি কে Tisari mama, eh, tisari mama. তোকে কাইটা হইলা হয় এটা বন্ড কর দিশারি মামা এটা কাইটা এলা জানা পড়ে নাই তোকে শনি মূলে হ মকে কেন তার কি অসনি মইলে আমার ঘর তো কাইটা নাই র দেখলি নি মই দেখো ঘর গুচা তুই এক দুই তিন চারি সোনি লাগি রইলে চাড়ি যাও নো নো নো নো কাইটা দেখলুস মামা সোনি আকা হ তোকে লাগি আছে mokajenta roilemisa pondukuti sarimama esoni chadaite akamoi besi tere petoi galini tokajetak dabud laglete bisina moka esoni chadaite aka ro muyar tor deglini dekale mama noile moi mori jibi noile આશ ખોટું બાસ ખોટું કુકડા ગુ સાત ફૂટું સોની ડુમા લાગી રહેલે ઉઠી જાઓ ફૂટું ડુમા ડાની દારી જાય સોની ડુમા હાર લોકો ન લાગો ફૂટું સોની આકા હો ମାମା ଏବେ ମୁଇଁ ଖାଇଟା କରବି ତୁଇ ଆଗା କହ ଏବେ ମୁଇଁ ଖାଇଟା କରବି କହ তুই গোটে কাম করছু হইলা তুই অস খাইছু ଆଲେ ଦେ ଖାଇବି র দিলিনি তোকে এটা নে খাই দেস মুই গালি নেবে তেবে হ্যাঁ